আমার উন্মতের প্রতিটি টাকা আমার উন্মতের মান সম্মান আমার উন্মতের যান আজকের দিনের মতো সম্মান মাসের মতো সম্মান আজকের জায়গার মতো সম্মান সুতরাং তোমরা আমার উন্মতের জানমালের ক্ষতি করবে না আমার উন্মতের তোমরা সম্মান হানি করবে না আমার উন্মতের মানহানি হয় আমার উন্মতের মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ তোমরা করবে না আমার নবীজি এবার উম্মতকে সাহাবাহিক রামকে ভালোবাসার মাতুরে মিশিয়ে সোনালি তো মধুর কণ্ঠে বলেন ফামান কানাত ইন্দাহু আমানাতু যদি তোমাদের নিকট আমার কোনো আরেক উম্মতের আমানত যদি তাকে

তোমাদের মাঝে সুর কথা হালাল ছিল বৈধ ছিল আমি নদীজি আজকে আরফার ময়দানে আরফার দিনে জুমার দিন আমি ঘোষণা করলাম জাহির যুগের যত সুদের লেনদেন ছিল আমি মোহাম্মদুর রসুল সাল্লাম বাতিল ঘোষণা করলাম রোহিত ঘোষণা করলাম আজ থেকে জাহির যুগের সমস্ত সুদকে আমি হারাম ঘোষণা করলাম রহিত ঘোষণা করলাম জাহেল যুগের যত সুদের লেনদেন তোমাদের মাঝে রয়েছে আজ থেকে সব কিছু আমি নিষিদ্ধ বৈধ ঘোষণা করলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন নবীজি বললেন কবে তোমাদের যে মূলধন আছে তোমরা শুধু মূলধন ফিরত পাবা মূলধনের সাথে অতিরিক্ত যে সুদের যে কমিটমেন্ট তোমাদের সাথে রয়েছে ওই সুদের হারকে আমি বিলুপ্ত ঘোষণা করলাম শুধু তোমরা তোমাদের সেই আসল পুঁজিটা ফেরত নেবে অতিরিক্ত কোন টাকা পয়সা সুদ হিসাবে তোমরা গ্রহণ করবে না আমার নবীজি বললেন তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না তোমরা তোমাদের মৌদার ফিরিয়ে নিবে তোমরা অতিরিক্ত কোনো সুদ নেবে না আমি অতীতের সমস্ত সুদকে আমি বিলুপ্ত ঘোষণা করেছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ নবীজি বললেন কাজাল্লাহু আল্লাহ রিবা আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন আজ থেকে আমার কোনো উম্মত সুদের কোনো লেনদেন করতে পারবে না আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ পাক ব্যবসা করতে বললেন ব্যবসা করো আজ থেকে তোমাদের জন্য ব্যবসাকে হারাম করা হলো আজ থেকে সুদকে তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো আমার নবীজি আরো বলেন আমার প্রাণ প্রিয় চাচা আব্বাস আব্দুল মোত্তালিব সর্বপ্রথম আমি তার সমস্ত সুদের লেনদেনকে আমি রহিত ঘোষণা করলাম আমি সর্বপ্রথম আমার পরিবার দিয়ে আমি সুদকে রহিত ঘোষণা করলাম আমার চাষা আব্বাস যত মানুষের সাথে সুদের লেনদেন আছে আমার পরিবারের আব্বাস আমার চাচা সকল সুদ কথাকে আমি আমার চাচার সকল সুদের লেনদেনকে আমি এখন থেকে আমি রহিত ঘোষণা করলাম আমার চাচা আব্বাস সমস্ত সুদের লেনদেন কাছ থেকে মা ঘোষণা করবে আমার চাচা শুধু তাদের থেকে মূলধনটা ফিরিয়ে নেবে অতিরিক্ত কোনো সুদ নেবে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন হজরত আব্বাস খুশি হয়ে গেলেন আমার বাতিটা আমার সুদকে রহিত ঘোষণা করে নিজের পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম নিজের পরিবারে আমল চালু করলেন নিজের পরিবারের পক্ষ থেকে সমস্ত সুখ রহিত ঘোষণা করলেন এরপরে নবীজি বললেন দুই নম্বর যুগের যত তোমাদের অন্তরে দাও করে তোমাদের যত প্রতিশোধের যত প্রতিশ্রুতি রয়েছে আমি সবগুলোর প্রতিশোধকে আমি আজ থেকে রোহিত ঘোষণা করলাম আজকে তোমরা পরস্পর কোন প্রতিশোধের সমস্ত কমিশকে তোমরা আজকে মাটির তলে আজকে পায়ের তলে মিশিয়ে দাও মাটির ভিতরে দাপন করে দাও তোমরা কেউ আজ থেকে কারো প্রতি কোনো প্রতিশোধ নিতে পারবে না প্রতিশোধ পরায়ণ হতে পারবে না তোমরা আজকে সকলে ভাই ভাই সকলে সকলকে ক্ষমা করে দেবে আজ থেকে তোমরা প্রতিশোধের আগুনকে আজকে তোমরা আমার রহমতের পানি দিয়ে বিয়ে দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন এবং নবীজি বললেন জাহিলি যুগের সমস্ত কুসংস্কার সমস্ত আইন রীতিনীতিকে আমি নবী বিলুপ্ত ঘোষণা করলাম কিন্তু গাইরা সাদানাতি শেখায়াতি নবীজি বললেন শুধুমাত্র কাবা শরীফের তত্ত্বাবধান এবং কাবা শরীফের পানি পান করানোর যে দায়িত্ব আগ থেকে চলে আসতেছিল শুধুমাত্র সেটাই বহাল থাকবে আগ থেকে যারা কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করত কাবা শরীফের পানি পান করানোর যারা জিম্মাদার ছিল যে সমস্ত গোত্রের নিকট কাবা শরীফের রক্ষণাবেক্ষণ হাজিদের হেদমত হাজিদের সেবা করার দায়িত্ব ছিল শুধুমাত্র সেই সেবাগুলো বহাল থাকবে জাহেলি যুগের সমস্ত কুসংস্কার অন্যান্য পতাকা নিয়ে ঘোষণা রহিত ঘোষণা করলাম এবং নবীজি বললেন আজ থেকে যদি কোন মানুষ এক উম্মত আরেক উম্মতকে যদি হত্যা করে একজন মানুষ মানুষকে যদি হত্যা করে তাহলে ওই অবৈধভাবে হত্যার বদলায় কোরআন হাদিস অনুযায়ী হত্যার বদলা হত্যার ক্যাসাসের বদলা কেসাস হবে আর যদি তার পরিবার যদি মাফ করে দেয় তারা যদি দিয়ত নিতে চায় যদি তারা কোনো প্রকারের অর্থদণ্ড নিতে চায় তাহলে আমার নবীজি বললেন তাহলে তারা এক একজন মৃত মানুষের কোন ভালো মানুষের পরিবর্তে একশটি উঠ দিয়ে তারা ওই পরিবারের পক্ষ থেকে নিস্তার পেতে পারবে যদি নিহত হওয়া ব্যক্তির পরিবার যদি চায় আমরা টাকা পয়সার বিনিময়ে আমরা মাফ করে দিতে চাই তাহলে ওই নিহত পরিবারকে একশোটি বা একশো উটের সমপরিমাণ মূল্য তাদেরকে দিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আমার নবী মানুষের ইজ্জত মানুষের রক্ত মানুষের জান মালকে দামি করে দিয়েছেন যান মালের নিরাপত্তার ঘোষণা দিয়েছেন উচ্চ এবং নবীজি বললেন আমার পরিবারের আমের ইবিনে রাবিয়া ইবিনে হারেস ইবিনে আব্দুল মুতালিবের ফুজাইল পুত্রের সাথে যে প্রতিশোধের প্রবেশ ছিল প্রতিজ্ঞা ছিল ফুজাইল পরিবার থেকে প্রতিশোধের যে প্রতিজ্ঞা ছিল প্রতিশোধের যে আগুন ছিল সেটাও আমি বিলুপ্ত ঘোষণা করলাম আমার পরিবার হুসাইল গুত্রের নিকট যেভাবে নির্মমভাবে দুদু সন্তান নিহত হয়েছিল আমি সেই প্রতিশোধকেও ক্ষমা করে দিলাম আমি নবী বলে দিলাম আমার পরিবার সাদ গুপ্তের হুজাইলের কাছ থেকে সে প্রতিশোধ দিতে পারবে না